আলোচনা চলতেছিল নামাজের আলোচনা এর আগে কিছু ইমানি আলোচনা গেছে ইমান সম্পর্ক গেছে নিয়তের আলোচনা গেছে অজুর আলোচনা গেছে লাস্ট যদি তার পবিত্রতা ইমামের কিনাতে মধ্যে বড় হয় Thank you very much. এই জন্য আমাদের মধ্যে আমরা একটি অবস্থায় থাকি একটি অবস্থাকে এক একটা রোপণ করে প্রত্যেক রোপণের মধ্যে কমপক্ষে যদি আমরা তিনবার মনে মনে একথা পাবি একথা মনে করি যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন মনে মনে এই জ্ঞান যদি আমি নিয়ে আসি তাহলে আমার নামাজ দেওয়ার কখনো আমার ধ্যান অন্যদিকে যাবে না শয়তানের একটা বিশাল বাহিনী আছে বিশেষ এক বাহিনী আছে শয়তানের বিশেষ এক বাহিনী আছে যাদের কাজ আমি ইয়া রেখে দিলাম উপরের জন্য এইভাবে তিন রাকাত নামাজের প্রথম দুই রাকাতে আলহামদু সুরা পড়ে আরেকটি সুরা পড়া প্রথম দুই রাকাতে ফরজ নামাজের প্রথম দুই রাকাতে তেরাত পড়া মনে মনে আমি নামাজ পড়তেছি অথবা জোহরের নামাজ আসরের নামাজ চার রাকাতের নামাজ তাহলে চার রাকাতের প্রথম দুই রাকাতে কি করতে হবে বোঝা হয় না কমপক্ষে এক পরিমাণ দাঁড়াতে হবে দুই মাঝখানে সোজা বসা আমরা যে দুইটা রুকু ফরওয়ার্ড ফরওয়ার্ড রুকু সোজা দাঁড়ানো আগে দুই মাঝখানে সোজা হয়ে বসা হয় প্রথমে এক দিলাম দেওয়ার পরে আমি তাড়াহুড়ো করে ভালোভাবে না বসে একটু মাথা টুকিয়ে আবার আরেক সেজদা চলে গেল আমার ওয়াজি ছুটে গেল আমি জানি না আমার নেতা হয়ে বসে তারপরে প্রথম বৈঠক প্রথম বৈঠক মানে প্রথম বৈঠক তিন রাখাতের নামাজে অথবা চার রাখাতের নামাজে প্রথম বৈঠক হয় দুই রাখাত পরে আমরা বসি আত্মায়ের জন্য বসি এটাকে বলা হয় প্রথম বৈঠক তারপরে তিন রাখাতের নামাজে দুই রাখাত পরে বসলাম এটাকে বলে প্রথম বৈঠক আবার তিন রাখাত শেষ করে আবার বসলাম সেটাকে এটাকে বলে শেষ বৈঠক শেষ বৈঠক ফরজ প্রথম বৈঠক বাজবে চার রাখাতের নামাজে দুই রাখাত পরে আমি বসলাম আত্মায়ত করার জন্য এই বসা জীবনের প্রথম বৈধ আর চার নাগাদ শেষ করে বসলাম সেটাকে বলে শেষ বৈধ অর্থাৎ প্রথম বৈঠক হয় কখন তিন রাখাতের নামাজে অথবা চার রাখাতের নামাজে প্রথম বৈঠক হয় আর দুই রাখাতের নামাজে কি হয় না প্রথম বৈঠক হয় না কারণ এটাই শেষ বৈঠক দুই রাখাত পরে বসে গেলাম বজরের দুই রাখাত সুন্দর অথবা বজরের দুই রাখাত ফরজ অথবা দুই রাখাত নফল অথবা দুই রাখাতের নিয়ম সুন্দর আমি দুই রাখাত পরে বসে গেলাম তাহলে সেটাই আমার এটা আমার কি কোন পর্যন্ত শেষ করিল কারণ এখন আমার নামাজ শেষ হয়ে যাবে আমি যে বলেছিলাম ফরজ নামাজের প্রথম দুই রাখাতে যেটা করা প্রথম দুই রাখা এখন দুই রাখাতে নামাজ আমি করতেছি যেমন মনে করো ফজরের দুই রাখা ফরজ তাহলে ধরে রাখাতে আমাকে কি করতে হবে কেরাত করতে হবে আত্মা হিয়াত করা আত্মা হিয়াত করা হলো আমরা যে বসে আত্মায়াত করে প্রথম পরিচয় হোক আর শেষ পরিচয় হোক আত্মা হিয়াত করা হলো আর দ্বিতীয় নামাজের দোয়ায় দ্বিতীয় নামাজে আস্তে আস্তে আস্তে হয় সেই নামাজ আস্তে আস্তে পড়া যেমন জোহর আসর আস্তে আস্তে পড়তে হয় মাগরিব এসা করো কেরাতগুলো জোরে জোরে পড়তে হয় আস্তের জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জোরে পড়া তারপরে আসলে মুক্তাদের জন্য মুক্তাদের কারণে তাদেরকে বলে যারা ইমামের পিছনে ইত্তেদা করে যারা ইমামের পিছনে ইত্তেদা করে তাদেরকে বলে মুক্তাদি মুক্তাদের জন্য ইমামের অনুসরণ করা ইমাম যেভাবে নামাজ পড়াবেন তিনিও ওনার অনুসরণ করবেন ইমাম ভুল করবে তিনিও ভুল করবেন এটাকে বলে অনুসরণ ইমাম ইমাম সাহসেরটা দিচ্ছেন আমিও সাহসেরটা ইমামের ভুল হয়েছে ইমাম সাহস সেজদা আমার তো ভুল হয় না আমি কোনো সাহস সেজদা আমি করছি ইমাম ইমামের ইমাম যেভাবে নামাজ পড়াবেন আমি সেভাবে নামাজ পড়বো এবার ইমাম যা করবেন আমিও তাই করবো ইমাম রুকুতে যাবেন আমিও রুকুতে যাবো ইমাম সেজদা যাবেন আমিও সেজদা যাবো ইমাম দুই রাত বসে না বসে উঠে গেছেন আমিও সাথে সাথে আমার নেওয়া যাবে এই জন্য ইমামের অনুসরণ করতে হবে এখন ইমাম অনুকরণও করতে হবে ইমাম ঠিক করলেও করতে হ্যাঁ যদি আমার আমি আমি রূপা দিতে পারবো কারণ আমার যদি মনে না থাকে তাহলে তো ইমামের সাথে সাথে আমি উঠে গেল ইমাম উঠে গেছে মনে করো দুই টাকাতে পরে দুই টাকাতে পরে বসার কথা ছিল ইমাম উঠে গেছে আমি রূপা দেবো সুভান বসার জন্য সুভান আল্লাহ উঠার জন্য আল্লাহ আকবর ইমাম বসার কথা ছিল উঠে গেছে বসার জন্য সুভান আল্লাহ ইমাম উঠার

ইমাম উনার কথা শুনে বসে গেছে আর আমি আমারও মনে নাই আমিও বসে গেছি এটা কোনো কোনো দোষ হতে পারে মানুষ তো মানুষের মন ভুল হতে পারে স্বাভাবিক মুক্তাদের জন্য ইমামের অনুসরণ করা ইমাম ভুল করলে লোকমা দেব ইমাম ভুল করলে কি করবো লোকমা দেবে এখন লোকমা দিতে ভুলে গেছে এখন ইমাম তেমনি করে আমিও তেমনি করবো কোনো সমস্যা ঈদের নামাজে অতিরিক্ত ছয় ছয়টকে বল আমরা ঈদের ঈদের নামাজের সময় ঈদের নামাজের নিয়ম বলেছিলাম যে প্রথম রাখাত শুরু করার শুরুতে প্রথম রাখাতের শুরুতে কি করতে হয় অতিরিক্ত তিনটা তকবির বলতে হয় দ্বিতীয় রাখাতের বসা রুকু চেষ্টা সব কিভাবে হবে তাড়াহুড়ো করে না ধীরস্থির ভাবে ধীরস্থির ভাবে রুকনগুলো আদায় করা ওয়াজিব ধরেন তাড়াহুড়া করলাম আমার ওয়াজিব ছুটে গেল তাড়াহুড়ো করে নামাজ পড়লাম আমার ওয়াজিব ছুটে গেল আমাকে সাহস চিন্তা দিতে হবে আমি জানি না আমি আমার ওয়াজিব ছুটতে আমি সাহস চিন্তা দিতে হবে এটাও আমি জানি না তাহলে আমার নামাজ আর হবে না তারতিবের খেয়াল রাখা তারতিব মানে ধারাবাহিকতা যেমন আগে রুকু করা প্রথমে দাঁড়ানো তারপরে রুকু তারপরে সেজদা তারপরে বসা একটা দাঁড়ানো আছে না একটার পরে একটা তখন আমি আগে সেজদা দিয়ে দিলাম পরে রুকু করলাম অথবা বসার কথা ছিল উঠে গেলাম উঠার কথা ছিল বসে গেলাম আমি তার টিমের খেয়াল খেয়াল করলাম না তার টিমের উল্টা করলাম যে ধারাবাহিকভাবে আমাদের নামাজ পড়া উচিত ছিল ওই ধারাবাহিকতা আমি রক্ষা করতে পারলাম না তাহলে আমার ওয়াজিব ছুটে গেল ওয়াজিব ছুটার কারণে কি করতে হয় সাহসের দিতে হয় এখন বলবো সাহসের কিভাবে দিতে হয় সারো দিতে হয় যখন নামাজের শেষ পর্যন্ত আমরা বসি দুই রাকাতের নামাজে দুই রাকাত শেষ করে বসাকে বলে শেষ করিল তিন রাকাতের নামাজে তিন রাকাত শেষ করে বসাকে বলে শেষ করিল চার রাকাতের নামাজে চার রাকাত শেষ করে শেষ শেষ পোশাকে বলা হয় শেষ করিল শেষ পর্যন্তকে আত্মা হিয়া তো করার পরে শেষ পর্যন্তকে আত্মা হিয়া তো শেষ করার পরে গান্ধীকে সালাম দিয়ে আসসালাম আলাইকুম দিলাম আমরা দুইটা অতিরিক্ত সেজদা দিলাম এটাকে বলা হলো সাহু সেজদা সাহু মানে ভুল সাহু মানে ভুল আরবিতে সাহু বলা হয় ভুলকে সেজদা মানে তো সেজদা আমরা বুঝি সাহু সেজদা মানে কি ভুলের সেজদা যে আমার নামাজের মধ্যে ওয়াকি সুযোগ গেছে আমার একটা ভুল হয়েছে ভুলের কারণে আমি কি করলাম আর দুইটা সেজদা দিলাম বেশি এই জন্য এটাকে বলা হয় ভুলের সেজদা আরবিতে এটাকেই করে সাহু সেজদা এখন বলছি আমরা সাহু সেজদা তারপরেও যদি আপনারা কারো বুঝতে অসুবিধা হয় আমাকে নামাজের পরে জিজ্ঞাসা করবো হুজুর আমাকে আবার বলে দেন সাহসের আমি কিভাবে দেবো ইনশাল্লাহ আমি আবার আপনাকে বলে দেবো আল্লাহ এইগুলো আমাদের ওয়াজিবের আলোচনা ওয়াজিব চন্দ্রকে বলেছিলাম আমরা মুখ পড়া সুরা মিলানো ফরজ নামাজের প্রথম দুই ঘন্টা থেকে রাত করা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো বিশেষটা মাঝখানে সোজা হয়ে বসা প্রথম বৈঠক আত্মাহিয়াত করা দোয়া করা সালাম মিলানো আস্তের জায়গা আস্তে পড়া জোরের জায়গায় জুড়ে পড়া মুক্তাদের জন্য ইমামের অনুসরণ করা ঈদের নামাজে অতিরিক্ত ছয় তকবির বলা দিন স্থিরভাবে রোপণগুলো আদায় করা তার দিনের খেয়াল রাখা এই হলো ওয়াজিব চোদ্দটি এই যে সিরিয়াল বা এই সিরিয়াল বলছি চোদ্দটি এই চোদ্দটি নামাজের বড় চোদ্দটি নামাজের ওয়াজিব চোদ্দটি আমি তো বিস্তারিত বলছি অন্যান্য কিতাব থেকে সংক্ষিপ্তভাবে আপনারা এই যে দোয়ার বই আমরা

আঠাইশটি নামাজের সুন্নত কয়টি আঠাইশটি দাঁড়ানোর মধ্যে ষাটটি রুকুর মধ্যে ষাটটি বসার মধ্যে সেজদার মধ্যে ষাটটি বসার মধ্যে ষাটটি এই হবে নামাজের সুন্নত আঠাইশটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী মাস আমরা তোমার ইনশাআল্লাহ এই নামাজের সুন্নত সম্পর্কে আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই বলছিলাম যে ফরজ ছুটে গেলে আমার একটা স্মরণ রাখা উচিত নামাজের ফরজ

কমে যাবে সুন্দর হিসাবে আমি সুন্দর আদায় না করার কারণে আমার একশোর মধ্যে ষাট আসবে অথবা একশোর মধ্যে পঞ্চাশ আসবে অথবা একশোর মধ্যে সত্তর আসবে এরকম সুন্দর যত কমবে আমার সব যত কমবে কিন্তু হবে না নামাজের নামাজ আদায় হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝান যোগ্যতা তারপর না আমি